শুধু দেওয়ালটি যে তাদের বাসারে তাদের খাটের যদি রিমান্ডে নেওয়া যেত খাটরে খাট কি তো আল্লাহ কসে তোর যাত্রীরা কেমন সুখে আছে ঠিক কিনা আজকে ফেসবুক শরীফে দেখলাম আমার এক প্রভাবশালী ভাইল্লাই ফ্যামিলি মামলা করে দিছে মানে আতি যদি লোদো পড়ে ওগুলা নিয়ে সাবি করে এতদিন আর হেবিডি মামলা করার সুযোগ হয়নি উনিশ বছর পর সংসার করলেন তার প্রেম প্রীতি ভালোবাসা নিলেন অনান্য মামলা করেন এটা একটা অমানবিকতা আমি মনে করি একটা মানুষ যত অন্যায় করুক তারপরেও তো তাকে শাস্তি দেওয়ার একটা লিমিট আছে সহনীয় মাত্রা আছে যাক নাম বললাম না আমি তো তাইলে কি আসক্তিবালা আলহামদুলিল্লাহ জোর করে কইছে তুদা চাবাই দিচ্ছে ওই আমি চোদ্দ গ্রাম ইমামতি করবার সময় চোদ্দ গ্রামের কমিশনার মালা এই আব্দুল মালিক আর কি আমি নানা করতাম আমার খুব প্রিয় মানুষ কইতাম তো নানা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য কি রে কীটা বুঝি না খুব ভালো মানুষ এখন উনি মনুষ্য আমার নিজ সন্তানের মতো তিনি স্নেহ ভালোবাসা দিতেন বললাম নানা হিডা কিতেন কত আপনারা হুজুরেরা ওয়াজ করেন সুখে দুঃখে থাই নে থাই আলহামদুলিল্লাহ কইতে হইব বড় চাইলে আপনার নানি মার দিব আর নেই ডাইল নেই পেয়া নেই তা আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য কথা কিন্তু দেখছেন নি কথা ঋণে জর্জরিত অসুখে জর্জরিত অভাব অভিযোগ মাইয়ের বাড়ি শান্তি নেই জামাইয়ে মাইয়ের মারে ওলা কত গাড়া হুন্ডা গীত করলে কত নির্যাতন করে কত কষ্টে আছো এরপর আলহামদুলিল্লাহ কম লাগে ঠিক নিও তো এখন এই পরিবার আমরা আল্লাহ আমাদেরকে পারিবারিক জীবন গঠন করে দিছেন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ও মানব মণ্ডলী আল্লাহ জানে আল্লাহরে সবাই মানত না এটি খুলিচ্ছে এটা শীতে মরে যাইবে হুলিচ্ছা এমনি বইও না তো একটু কি লাগাইব শেষে যেগুলো সেগুলো প্যান্ডেলের বাইরে বই এটা দিয়ে দাও নেয়ামতুল্লাহ ভাইয়ে সুন্দর ওয়াজ করছে হে ওয়াজ হইল না খালি হলদার নতীতির ওয়াজ হইল হলদার নতীতির হ্যাঁ, হ্যাঁ, আটকা আটকা খালি হলদার নথিতে টিহাও বেগুন দিতে ওয়াজবে এক খালি জ্ঞান হেমিয়া সুন্দর বিষয়ভিত্তিক আলোচনা করছে মার্শাল্লাহ আমি শুনছি জয় জয় আমি কম আল্লাহ জানে আল্লাহর সবাই মানত না ইয়াল্লাহকে ইয়া আইয়ার নাস ও মানুষেরা ন আল্লাহ করতে ইয়া আইয়াল্লাহ জিরা আমার ও মমিনেরা আল্লাহ কর ও মানুষেরা সে রবকে ভয় করো যে রব তোমাদেরকে একটা মানুষ থেকে তার জোড়া সৃষ্টি করছে আদম সফিউল্লাহ থেকে তার লাইফ পার্টনার হাওয়া আল্লাহ সাল্লামকে বানায় বাসা মিনহুমা জালান কাসির কাসিরানিসা ফরিদগঞ্জে মানব মানবের এই পরিবার গঠন করে দিয়ে আটশো দশ কোটি মানুষের এই পৃথিবীর এই পরিবার সোহান এরপরে জান্নাতে আল্লাহ বিয়া পড়ায় জনগণ রাখছে ইয়া আদামস্কুন আহতাওয়া সাওজুকাল জান্নাতা কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা ও আদম আর হাওয়া তসনিয়া শিখে কুলা দনজন খাও সংক্ষেপ কথাটা বলি বিশাল আলোচনা আরো একদিন শুনে দিব তইলে এই মানব মানবীর জুটি বানাই মানব মানবের জুটি বানায় আল্লাহ জাল্লা শাহানু পরিবার গঠন করে দিছে তাইলে আমরা দুইটা আয়াতের সাবস্টেন্স কি বুঝলাম পরিবার গঠন করছে কি আরো ধরে আবার আমরা জান্নাতেও থাকলো পরিবার নিয়ে বারো হাজার পাঁচশো হুরের সাথে আল্লাহ আমাদেরকে বিয়ে করেন বারো হাজার খামসুমিয়াতে হাওড়া বারো হাত আলাফি বিক্রিন তারপরে ওয়াসামানিয়াত আলাফি সাইবিন পাঁচশো হু চার হাজার বাকেরা মিন সাইবার আগে যে অবস্থা আর আট হাজার মেচুয়েট মহিলা মোট মিলি বারো হাজার পাঁচশো বারো হাজার ওয়ালাহু সামানুন আলফা কাদিমিন আশি হাজার খাদেন লই তবু পরিবার চলব সেখানে জান্নাতে লিল্লাহে তাকবীর তাহলে পরিবার আল্লাহ গঠন করছে আমার যে সমস্ত সোনা বন্ধুরা ক পরিবার কি মানুষ গরু ছাগলের মতো থাকবো কুত্তা বিলের মতো ফ্রি সেক্স করবো কি পরিবার দুঃখ যেভাবে সাড়ে সাতশো কোটি মানুষ পরিবার মানে না কুত্তা করলো আরে এদিনও মরে গেলে এদিনও বুড়োই গেলে গো হলাম ইয়ারও মা বাবার টান এনে বৃদ্ধাশ্রম পাঠা দেয় হ্যাঁ যে তালের তালি হে তালের উজুরানি তারা ছোটবেলা বাচ্চা করে কলো লয় কুত্তা কলো লইছে কি লইছে এ আল্লাহ রে সন্তানেরাও বুড়ো অবস্থা মহব্বত করে না কিন্তু ইসলাম আমাদেরকে শিখেছে তোমার আব্বা আম্মাকে বুড়ো দাদা দাদি নানা নানিকে ভালোবাসবে সম্মান করবে মহব্বত করবে তাদেরকে সেবা করলে তুমি জান্নাত খাইবে এই জন্য আমরা বুড়াময় মুরব্বীকে অনেক ভালোবাসি অনেক সম্মান করি অনেক মহব্বত করি ঠিক কিনা আর ওরা তো মানুষে মানে না ও ডাইনোসর থেকে মানুষ আইছে বসতে বসতে লেন্স খসি পড়ে গেছে আর এরপরে কিছু মানুষ হয়ে গেছে কিছু বান্ধব হয়ে গেছে বিবেক কুত্তা মুতলে যাওয়া আর কি ঠিক না তো তোরা যে করুণা বাইসাব করুণা বাইসাব বলে দৌড়াস নবীজি কয় মাসলুল হাই ওয়াল মাইয়েতে কামাসালিল্লাজি ইয়াসকুর রাব্বাহু ওয়াল্লাজি লা ইয়াসকুর রাব্বাহু ওই দুনিয়ার মৃত এবং জীবিত মানুষের উদাহরণ হচ্ছে যারা জিকির করে তারা জীবিত যারা আল্লাহর জিকির করে না তারা মৃত তো সাড়ে সাতশো কোটি মানুষ তো আল্লাহরে মানে না মানেনি তুমি তো মরে রয়েছি মরে রয়েছে না করোনা বাইসাব তো লাশি ডারে না কোবাই মারতে পারে হাতে স্মরণ নাই তো হাতে ফাইলে আমি দুইটা শর্ট দিতাম করোনাটারে বেয়াদ করে হাতে বেতমিস কাফের এটি মারি লাভ নাই তো এটি তো এমনি জাহান নামের আগুন গাত লাগে গেছে গাডারে বাইশটা হইলে দুনিয়া আখের রাতে রাসুল সাল্লামকে আইলে আমি ইয়ে করতে আল্লাহর জিকির করতে হইব ঠিক কিনা এটি হলো বদনসিব দুর্ভাগ্যবাদ মানুষ আসলে করোনা পাইসাব অমিক্রণ পাইসাব এমজিএস পাইসাব দুটো করে মাধ্যম মূল মাধ্যম তো করে আল্লাহ বিশ্বযুদ্ধ দিই আসতেছে তো প্রিয় বন্ধুরা পরিবারের এই কতগুলো আয়া মান আমিলা সোয়ালে মিন জাকারিন আউনসা পুরুষ মহিলাদের থেকে যারা নেক আমল করবে ওয়াহুয়া মুকমেন এমত অবস্থায় যে সে মমিন ফলা রহিয়ান হাইয়াতাম তৈবাতাম আমি ভূত পবিত্র জিন্দিগি দিয়ে তাকে বাঁচিয়ে রাখি ওয়ালা না জেসিয়ান না হুম আজ রাহুম বে আহসানি মা কানু ইয়া তারা যা আমল করছে এর চেয়ে বেশি পুরস্কার দিয়ে তাহলে যেখানে পুরুষ আর মহিলা বিয়ে না করলে বেড়াবেড়ি হইব নি হ্যাঁ তাহলে পরিবার লাগবে তাহলে কি লাগবো তাহলে আমরা আসলের উপরে আছি মৌলবাদী আর আর বাইসব যেগুলো আছে এরা মৌলবাদী ন ঠিক কি না ওই আর একটা আয়াতে আল্লাহ কয় يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا ও মুমিনেরা তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন আগুন থেকে বাঁচাও আর তোমার পরিবারের যে সমস্ত সদস্য আছে ফোলা মাইয়া বুদেরগ তারপরে নাতি নাতিনেরা পাড়া প্রতিবেশী এই মানুষগুলোকে জাহান নামের আজাব থেকে বাঁচাও বন্দা জাননি জাহান নামের আজাব কীভাবে দেওয়া হবে জাহান নামের আগুনের হামজাল হবে মানুষ এবং পাথর মানুষ এবং পাথর বড় দাঁড়গে ধরাইতে হানসাইলে দাঁড়গে দেখ বাইলকুল দেখ আল্লাহ বাইলকুল দিব আঙরে বাইল বানাইব আর পাথরের বাইল বানাইব বানাইব মানে জ্বালা আল্লাহ বিরিক ফিল চল এই কথাটা আল্লাহ করতেছে সেখানে ওসি দারোগা জাহান নামের আলাইহা মালায়কাতুন গেলাজুন সিদাদুন প্রচণ্ড কঠিন তার দিলে কোনো দয়া মায়া নাই শুধু মায়ের আল্লাহ যা কইব এটাই হাতে আমল করব দুনিয়াতে তো আইন শৃঙ্খলা বাহিনীর একটু সিগারেট টিগারেট খাইছে আর আমি সিগারেট খাইলাম বেনসন এ হাঁকে আইকদের এদাই লই না আইকদের নিয়ে সালাই না কাইলেও তো কিছু দুঃখ যায় ঠিক নি রে ইয় ভাই ও আইকদের কান্দি লই না ভাই দেখছো তো আল্লাহ কি কয় মালাইকাতুন গিলাজুন সিদাতুন জিডা কইব ডাইরেক্ট অ্যাকশন এবার আয় হাদিস নিয়েছিলাম তো গরুতে কইছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মত عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم ثلاثه حق على الله يعلمهم ওই তিন পার্টির লোককে আল্লাহ আল্লাহ সাহায্য করা আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায় আল্লাহ তো দায়িত্ব থেকে মুনাজ্জা বুঝাইবার জন্য রসুল সাল্লাম বলছেন এক নম্বর ফার্টি হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রামকারী আমরা তো এখন আল্লাহর রাস্তায় আছি আছি না কোরআন বুঝতে আসছি আখের আখেরাতে পথ পাথর নেওয়ার জন্য আসছি তাহলে আমরা কিছুক্ষণের জন্য মুজাহিদ হয়ে গেলাম ঠিক কিনা ওয়াল আর ওই দাস যে মালে মরিবের সাথে চুক্তি করছে টাকার বিনিময়ে সেগুলো জেল থেকে মুক্তি হইবে যাবেন না হয়ে যাবে এই লোকের আল্লাহ সাহায্য করবে তাহলে প্রত্যেক জেলের আল্লাহ সাহায্য করে সোহান আল্লাহ এ হাদিসে প্রমাণ সৌদি আরবে তিরিশ হাজারের মতো বড় মহাক্কে আলেমেরা জেল আহার মাবুদ রে মাবুদ আমি আজকে এখনো ভিতর পড়ি প্রতিদিন এটা আমার শিডিউল দোয়া প্রত্যেক জেলের জন্য আমি নাম ধরে ধরে দোয়া করি এসব শক্তি তো আছে ঠিক নেই হ্যাঁ হে না দোয়া করি জাগা মতে করবেনি দোয়া জেলের বাইগুলারে ছাড়া এই জীবনটাই আমার অসল ডক্টর আয়াদ আল কারণি সৌদি আরবের বিশ্ববিখ্যাত বড় বড় আলমেরা জেল তো করে আল্লাহ সাহায্য করে আমার রাসুল সাল্লা সাল্লাম ঘোষণা তিন والناكح الذي يريد العفاف আর ওই বিবাহকারী নারী পুরুষ যারা সচ্চরিত্র থাকতে চায় বিয়ে করি না যুবক যুবতী তারা বিয়ে করব কিনলেই সহি থাকতো অন বিয়ে করি না লোক নেই চায় দেখেন দেখেন ওই দুধ রোজ খাই সাহিত্য চায় গাই হাল্লানোর কি দরকার তাদের কথা কয় নাতে দুধ রোজ খাইতে আসে আর বাইশে আসে সাড়ে সাতশো কোটি মানুষ দুধ রোজ খায় এক পা বৃষ্টি এক পা বৃষ্টি কনা গেলে বিয়ে করি না ইউরিয়া হালে মুসলমান তাদের হা গলে না ইউরিয়া হালে ইসলাম চিনল না রে দুনিয়ার মানুষ মা বোনেরাও চিনল না ইসলামের আগামী কয়েক বছরের ভিতরে দেখবি মানুষ আর বিয়ে বইত না শরীর তো খারাপ মত উড়া লাইতাম ওয়াজ একচল্লিশটা অস্ত্রের মাধ্যমে কোপখাই বিয়ে লাইফ সাপোর্ট এদিন দিয়েছে বিয়ে আইসিউতে হয়ে গেছে কি রে তোদের তো আমরা রানি করে সারি বললেন না এবং গীতা কাবিনি গণ তোর তোর শেষ নিঃশ্বাস চলিয়েছে খাবাই আল্লাহ পিতা এত মরে যাই একচল্লিশটা অস্ত্র দিয়ে কোবাই আমরা বিহারে লাইফ সাপোর্টে লেগেছি গে এই কারণে লিপস্টিক লাগায় চুলে বাফার লাগায় কলম লাগায় জিন্সের প্যান্ট দিই জেনা ব্যবিসা পরকিয়া দর্শন ইভিজিং সমাজে হাসতে আছে আফসারি নিও লাগারে বিয়ে করতে গেলে কোনো এস্টাবলিশ হলো মাইয়ার বা আগর যদি কই বিয়ে না মাইয়া গারে পায় অল মাইয়া নিজে পায় নিজে খাড়াইছে নি এতের মাইয়ার ঠেক বাগাতে আচ্ছা সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিল নাই রে আচ্ছা। নবী কইছে ভালে বেলি বিয়ে দিয়ে লাও হাত মাইয়া গারে মাস্টার ডিগ্রি হড়া হড়ান ভালো কথা বিয়েটা দিই হড়ান না মন চায় আল্লাহ আমার এই শক্তিটা দিলে আমরা মুসলমান পরিবারগুলার অশান্তিটা দেখাইতাম আপনারা মনে করেন অমুকের মাইয়া বড় চাকরি করে অমুকের গোলা বড় চাকরি করে ডাক্তার রুদ্ধি ডাক্তার কত অশান্তিতে তারা আছে এটি হইলে কেবেন আল্লাহ মুরক্ষ আসিলেন এটাই বালা আপনারা তো থাকবে ইংলিশ টয়লেট আর বাংলা টয়লেট গরম মানে ডুয়েল ডুয়েল লাইন দিয়ে খুশি তাকে অশান্তিটা দেখলে কেবেন আহার আল্লাহ আগে বাদি গেছে দোকান তার ডাইলাতে জিলা ভিড়েই আসিল বালা সামনে দিয়ে বাস গাড়ি জিলাতে কতদিন আশা খাই হটজিলি বাদি গেছে হিসল খাই হরি গুরমাইতে গোসল বাস বাগি হরি গেছে আফসারি মানুষের মন মননের কথা বলে এই জন্য আফসারিরা আই লাভ ইউ কয় তানবিরেরা তখন ইংলিশ টয়লেট আগিন্দা ইন্ডা ফোলান খাতাটা কি এডিশো এইটি কি স্বীকার করবেন হ্যাঁ আমিও পাইছি মিশে কইলাম না ভাই এ হলো আল্লাহ আমার তানবিরকে হায়াতে তৈয়ে দাও স্মরণ কি কোনো স্মরণ না আল্লাহ যে অবস্থা রাখে এই অবস্থা আলহামদুলিল্লাহ নবীর টয়লেট আছিল রে ওখানে কোনো টয়লেট তারা সাহাবাই কেন কেউ টয়লেট বানানো সিস্টেমে তারা পাহাড়ের আড়ালে তারা ওইভাবে এই সিস্টেম করে সারতেন আবু দাদ্দার আদিল্লা তালা আনো ইয়েমেনের গভর্নর উনি মোরলা দিলে তালা আনো করলো একটা টয়লেট বানাল্লা কই এখন টয়লেট তো জান্নাতে তো টয়লেটে নাই আর ইয়ে না আশি কক দিলে কিনলে দুইটি খরচ করে ইডে লস আর হাতে আগ্রা কলার ফিটিংসের মাল রাখছে তিন চার লাখ নেই এত শুধু আগ্রা কলার ফিটিংসের মাল হায় হায় রে মাবুদ রে মাবুদ কোন কথা তো গেছিলাম ও বিয়া ঠিক নি বিধবা আম্মাদের ঘরে বিয়ের প্রস্তাব দিলে কইস আমি এরা আইয়ে ঘরে কেন বিয়ে হই তলে তলে কিন্তু মনে মনে রাজি ইস এ ইস অশ্বে ও ভাই বিয়ের লাইফ সাপোর্টে থাকবে ঠিক না ইস অশ্বের না আর সাইড বিয়ের কথা কইলে মা বোনেরা কয় এটি সৌদি আরবে চলে এটি আঙ্গ ফরিদগঞ্জে চলে না এটি হে এলাকার চলে ওই আবার একচল্লিশটা কিতাবও বানাইছে কোরআন সন্ন্যার থেকে আরও শক্তিশালী না অজুবিল্লা হে একচল্লিশ কিতাবের কোপ খায় কোরআন সন্ন্যার লাইফ সফরে এক কিতাবের নাম হইল এলাকা আমি মনে করছি আমার ছেলে একটা যদি হয় শেষ বয়সে হেতের নাম রায়ুম এলাকা জনে ফরিদগঞ্জ স্টানায় সাদাবাজি করি দিব মার টুকির এলাকার বাপ এবার এনে ব্রিজ টোল আমরা দেখো টুকির এলাকার বাপ কনা পারে মারি তো তৈয়ার এরপর আমার বাস উঠে দিলে যে উত্তরা হিয়েনও মার দিব তুই কি কথা ক ভাই এলাকার বাপ আইসিউতে ভর্তি হওয়ার এরপরে যে কি তুই কে ভাই এলাকার বাপ কি তোর এলাকার বাপ খালি করতে আসো তুই তো মরিয়ে যাচ্ছে তোর আব্বার আইয়ে না বললাম বাইরে আসলে আর বললাম না এলাকা কিতাবের নাম এলাকা কোরআন শরীফ কি কোনো <coughs> কোরআনে খারিফ কি কোনো এলাকা না সমগ্র পৃথিবীর জন্য কোরআন লিল্লাহে তাকবীর নবীকর তিন কাছে দেরি করিও না আর সলাপ ইজ কিতাব নামাজের সময় হয়ে গেলে পড়িয়ে লেগে বল জানাজাতু ইজা ওহেদের জানাজার লাশ হাজিরে গেলে মরে গেলে সাঁতাল খাতা লেগে হাতে নেয় জোরের সময় উঠছে আসর আগে কাদা লাগবে কারণ এতে জান্নাতের মিল দেওয়া আছে কানা গাইবে আর তুই দেরি করলে হাতে খানাটা মিট যাবে আর যদি হাতে মার খাই নো তাহলে তাতে মুকুর রেডি আছে এতে রাম গেলে মারো কেতে ফেরস তারা তোর আব্বা মুচ্ছে তুই চব্বিশ ঘন্টা ডুবে রাস লাল ভাই ফ্রিজ গাড়ি দশটা লাগাস মাইক সিয়ামসি দি উড়া মানুষের ঘুম হারাম করস রাত তিনটা চারটা আর আব্বা আর আব্বা মরছে আপনারা ব্যাগে আই হাতের কোবাই মাটি দিয়ে তোর আপা বললে আর খেতে না শব্দ দূষণ তো কবি রাখু না কত মানুষের কষ্ট বাজারে দিয়ে ফেলাই যাচ্ছে পাবলিসিটি করি বেড়া আর হলো আনে মমতা পাবলিসিটি করে না ভোটের পাবলিসিটি করে আল্লাহ জানে আগে কত সুন্দর পাবলিসিটি করতো একটি শোক সংবাদ কত মধুর সুরায়ত একটি শোক সংবাদ কৃষ্ণপুর দক্ষিণ পাড়া নিবাসী কত সুন্দর রে আগের বাসাগুলো তখন বললেন মেজাজে গেছে তারা একটি সুখ সংবাদে একটি সুখ সংবাদে কৃষ্ণ বৌরা কৃষ্ণ ভৌরা দক্ষিণ পাড়া নিবাসী এরকম সিটিং বাজি ভাবলি সিড়ি আমাদের চাঁদপুর নাই রে তানবীর আগে কথা লাগে এর তুই তো ভাই ফিসাব আয় তো তালবির কই গেলে আচ্ছা ফিসে বুঝুর এই যে আগে কথার লগে বইতো এগো জাদু বইয়ের কত সুন্দর কথা ও আগে কইতো বড় বোনের কইতো বুঝা বুঝা যাই অন আফা অন সিস্টার চলিয়েছে তারপরে জেডি আমারে কইতো গীতা পড়টা ঠিক নি কইতো নি হায় হায় রে বাসার কথা পরিবর্তন রে সে সুন্দর কথা গুণ নাই কোথাটা আর সাইকেল কিনিতেন না এটার বাপ মরে গেছে আর কি কয়েকদিন মাগো গো জাদু আমি সাইকেল কিনিও না আগো গরু মরা মাতার মানে আগো একটা বিপদ আছে অন সাইকেল কিনি অ্যাক্সিডেন্ট হইবা কত সুন্দর সুন্দর কথা অন গালি টালি ইডিও আর আগের মতো না গালিও ইংরেজি হয়ে গেছে ঠিক নি রে মাতার হিডা রায় করতে তো টেলিভিশনে যাবে আগে গুড়িগার আছে তাই তো তালিবের সরকার শাহ আল্লাহ আল্লাহ এইভাবে দে দেখো কত সুন্দর লাগতো রে সেই সৌন্দর্য কি ওনার আছে রে এটা কথা ক হ্যাঁ। যে কইছিলাম বিয়ের কথা ওয়াল আইয়ে বুঝা তোমার মেয়ে বিয়ার পেয়ে গেলে গো ছেলে বিয়ার পেয়ে গেলে গো তাড়াতাড়ি বিয়ার দিয়ে আর আমার বুড়িগার মায়ের বিয়ার প্রস্তাব দিলে কইস আঙ্গ গোষ্ঠীতে তিরিশের আগে বিয়ে নেই ঠিক ঠিক তাহলে আমরা হলো আমরা মাইয়াতে অকারেন্স গুলা ঘটবো জানাবা বিচার করবো গুণা তো আমরা খাইব সাংগিরি মারি খেয়ে আলমগিরি আর ইউনিভার্সিটির বোনেরা বহু উৎসাহনা হয়ে গেছে চাকরি চাকরি ছাড়া না মানে চাকরি আমরা বাধ্য খাওয়া এই বুড়িকে অজ্ঞাত চাকরি আছে না বুঝে তো আল্লাহ পাইছে না আর বা লাগাইছে দেখছি না একটা মরব কিনা দিও না মধ্যে আর মা অন খাড়াই নেওয়া চড়ে বেড়া আশি বছর আর আয় সিটিং বই বই হড়ি অনেক সময় হুতিও হড়ি ইন্না হয় না আর কুলহাল্লার উপরে তো সুর হইলে ঠেঙ্গে আল্লাহ দয় দিত আডু আফসারি পরে গিরে গুলিয়ে এলে ছোট সুরমার আয় ঠেঙ্গের কইরে ডাকায় আল্লাহ ঘরে মায়ের বিদ্যে হবে নবীর ঘরে কোনো ফিরিজা ছিল না এসি নাই কিচ্ছু নাই শান্তি আর শান্তি ইট আবার যদি শান্তিতে ফিরিয়ে আইতিস আস মুসলমান ওই নবীর তরিকা ভাইয়া বিয়েল্লা আইলে একটাই কথা কোলা কি করে কোলা কি করে কোলা কি করে কোলা ডাং ডাং করে কোলা কি থাকে কোলা কালাম্বর খেলে আহ আহ আগে যে বুড়িগারা বিয়ে করছে আহমদ শরীফের হাতে সালের আডার হাতে আগে হলার উঠে রাখতো দেখছিলি সালের ঘরের দুয়ারের সামনে ওই সালের ইয়ে দিতে সলা নারকেলের সলা রাখতো না এটা আহমদ শরীফের হাতে আমি ভাইছি আল্লাহ আগে বুড়িগারা এ আল্লাহ সিফা তারপরে এগুলো রাখতো আম্মা জিরা সোজা ছিল তার মতো এটার অর্থ এই নয় যে নারীদেরকে মারবেন না আর নাইও রিলে যাইতে গেলে মানে মনে হয় যেন জামিন নামা তো বড় কঠিন কতবার সাথী লাডিলে যাওয়া লাগতো না রিলে কারণ না যাইতো না বিরস্তি হয়েছে যাও কই তাও ঘাটার আগে খাড়াইতাম লাগতো ঠিক দিও অন এমন স্বাধীন হয়েছে রে কে কারো শিক্ষা সমাজ এমনি কোথাও গজবাইয়ে এ যতদিন কন্ট্রোল ছিল ততদিন এই বিশ্বটা ঠিক ছিল এই মা বাপ এই মায়ের ঘরে তত ততদিনের সচিব হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে বিশ্ববিখ্যাত স্কলার হয়েছে ভালো ভালো নাগরিক ফয়দা হয়েছে সামনের দিন ভয়াবহ আধাব আসতেছে ঠিক না এই পাঁচটা বছর পরে তোরা এখন দিস বেলা আমরা কেমনে এডি কইছেন আমরা তো বয়স বেশি নয় মাইয়ার গল্লায় বিয়াল্লায় যাইলে মাইয়ের বা আর মাইয়া এত কাম কাজ করতে হতো না আর বাতিজির লাইয়া কি এগুলো তো একান্ত কথা স্টোরিটা বলতেছি সকলের শিক্ষার জন্য গোপনীয়তা প্রকাশ করার উদ্দেশ্য নয় আর ভাইয়া কয় হ্যাঁ, তাকে গরু দোষ গে বারো গা আর মাইয়া কেমনে এত কিছু খেদমত করব গরুর আয়কেও বিয়ে দিতে কইবি গরু ঋণের সব খেদমত করব ডেলি এক ফিডা দিব বদিল্লা তিরিশ মাত্রা আনবো আর তাকে আফগানি যে পুকুর আছে আফগানি যে জমি আছে এটার মধ্যে মাটি কাটি পুকুর বানাইব ওর কথা কয় রাত দাদা ভোর ভোর এটি পুকুর কাটা আলাইছে একটারও সাদা মাল নাই মাটি কথা কয় না এ ততক্ষণে ততদিনে মানুষের রোগ ছিল না ডায়াবেটিস ছিল না ভাড়াবন্দি কেন ঠিক কিনা এখন ওমা ওমা ব্যালেন্ডার বাপরে বক্ত ব্যালেন্ডারে করি গেলে কষ্ট তো কিছু করতে হবে ফি কাবার ইঞ্জিনিয়ার নিজে করতে সাহেব তোমার কষ্টের লাই বানাইছি ইঞ্জিনিয়ারকে আমি মানুষকে কষ্টের জন্য তৈরি করেছি অল্প কিছু কষ্ট আম্মাজিরা করতে হবে তাহলে আপনারা সুখে থাকবেন পরিবারটা সুন্দর হবে আপনার সোনামণিকে যদি আপনি নিজ হাতে প্রতিপালন করেন এই সোনামণি আপনাকে প্রতিপালন করবে চাকরির নাম দিয়ে হলাম এরা হালতেছে কি কাজের লোকে ঠিক হারফিক খাবাই দে তারপরে হুইল পাউডার খাওয়াই দেয় খা ও খা এরপরে ছবি টবি লাগাই দিকে এমনি বড় ম্যাজিস্ট্রেট এমন বড় ম্যাজিস্ট্রেট বাহ এই হলো মাইয়া নাগরিক ডাকাই তুই আর সেদিন বেশি দূরে না ওই কি তো ঐশী অব্দি আছে না দেখছেন নি লেদা মাইয়া নাই নে ভরে তিন লাখ টাকা মাসে খরচ করে কত এ মাল হয় ডাইল খায় ডাইল আব্বা আমার এভাবে জড়ো করে গেলে জহারাল ফাসাদু ফিল বারদে ওয়াল বাহারে বিমা কাসাবাতাই তিন মাস জলস্থলে যত কারাজ করতেছে সব আমাদের হাতের কামাই মাইয়াগারে বিয়ে দিতে জামাইয়ের কাছে উড়ে দিবেন দিয়ে লেছি মাইয়া আল্লাহর কাছে আমানত তোমরা তো উড়ে দিলাম আমানতের মাল তুই রে আইও আগে মাইয়া বা শর্ত করে হ্যাঁ, মাইয়া বাতান চেত না তো তোর আব্বা আমার বলা মাইয়া বেশি তো তেরো গাবেলে আর আর মাইয়া এই বাড়া থাকবো গ্যাস আসেনি তো ভাই গ্যাস সিলিন্ডার গ্যাস ঠিক না হ্যাঁ। এবারে করে কি বিয়ের দুই মাসরে ইয়ো আমার তোকে বাইর থাকতে তো আর বাইর থাকবো ওই শ্বশুরে বিদেশি জামে তো টিয়া ডাকতে গেলে মাসে অঞ্চল করি এতে মাইয়াকে শোরুমের আয় ডাকাইতে এত শোষণ নত এতের নাম শকুন হ্যাঁ। এরকম শকুন বর্তমানে আমার মাহফিল নাই রে দেখ রাসুল সাল্লাম কতগুলো হাদিস বলছেন অসংখ্য আয়াতে কারিমা অসংখ্য আয়াত আমি নোট করছি বলার তো সুযোগ নেই বলার তো সুযোগ নেই নবীজি নিষেধ করছে ওয়ালতানকে সতীর লইয়ে বিয়া বই যাও ফাইনাল লাহা মা কুদ্দিন আলাহা কারণ তোমার সতীনের কিসমতে যতটুকু বীর্য আছে বীর্যটা অত রিজিক তোমার ভাগ্য অতটুকু আল্লাহ যা নসিব রেখেছে ততটুকু ভাইবে বাইরে ফাইতা নাম আর আগেও রামো বিয়ে একটা লই দুই ঘন্টা লাগে সন্তান মাত বাড়ারা কর আগে একসাথে এক কিনা করিয়ে লাগে কি করি এলা এন তো তুই আশি হাজার লই ওই আগের কাছে অ্যাকসেপ্ট করি এলা এটা কি নবীর পক্ষে কথা না বিপক্ষে কথা হাল বুখারির হাদিস ছয় হাজার ছয়শ এক নম্বর হাদিস এই হাদিস আমনগ একশো সত্তর কোটি মুসলমানের ভিত্তিক কেউ মানে না আন্না মানতেন না মাইয়াল্লাই মানবেন নি আর যে বাবিরে কহি না রে আফসারি ভাই কইছে বিয়া আর একখান করতাম আসে এসে শুধু ওগা বসান বসাই তীরে মেসেঞ্জারে দিয়াই এ বসাইতে আছে এই আপনার ঘরে আগুন দিয়ে লাগছে মতের আগের দিন পর্যন্ত আগুন আমি নিত্য না তো কি করোনা ভাইরাসের টোকাস হ্যাঁ দেখতেছি করোনা ভাইরাস ঘন ঘন কত আগে হান্দাই হাতে মিস কল দেয় আর এদিনে করোনা ভাইরাসের লাড়া গাবাই কর আছেন ও ভাই আসেননি বাবা আমি আয়াতটারা আলট্রাসোনোগ্রাফি করছি আমার ডায়াগনোসিস সেন্টার থেকে ইন্নামা আজওয়াজুকুম ইন্নামা আউলাদুকুম ও আজওয়াজুকুম আদুবুল্লাকুম নিশ্চয় তোমাদের সন্তান তোমাদের স্ত্রীগণ তোমাদের দুশ্মন কি আর হলা আর কেন দুশ্মন আর মাই আর কেন দুশ্মন আর বউ আর কেন দুশ্মন শুধু দুই বিয়েটা যারা করছে তাদের থেকে সাক্ষাৎকার নিয়ে জীবন্ত জাহান নামে আছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি অব্দি তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম দশম বিশ্বযুদ্ধ চলতে আছে এই রিপোর্ট আলট্রাসোনোগ্রাফি এই রিপোর্ট সাইবার হক বিজবাদে মুসলমান বিশ্বে কবে আছে নবীর আমলে পারিবারিক শান্তি হইল কি সাহাবাহাম করতো তনবীর তুই তো মক্কা মুকার তুই আইসো ফিন্দনের লুঙ্গি লুঙ্গি আইতে আর তো বদোষ গেয়া আছে ইসলাম সারিগায় প্রবাল দিছে দুগা দিয়ে লেলাম তুই এলাম আর বাইরের দোয়ান কদুর আছে গাছতলা নিয়ে দি মদিনা তুইব তুই দুইয়াল কর আর মরা নয় দিয়ে দিলাম এইভাবে বাকযোগ করে নিছে শান্তি আম্মাজিরাও সতীনের ওয়েলকাম জানা নিছে তোর বউ আর বউ তোর মাইয়া আর মাইয়া নিবনি সতীন হ্যাঁ কি শান্তি আই লক্ষ লক্ষ বিধবা অসহায় মাঝিরা পড়ে গেছে সমাজ জানাবা বিচারে জর্জরিত ডিভোর্সি মহিলারা পড়ে গেছে ডিভোর্সি যতই হোক বিয়ে বসার তার অধিকার আছে মনে মন মেলে না বিয়ে ভাঙিয়ে গেছে অসুবিধা কি আমরা যেরকম রুচি আছে মহিলারা এরকম রুচি আছে সে বিয়ে ভাঙিয়েছে তো বসে অসুবিধা কি সে আবার বিয়ে বসে কিন্তু একবার যদি সমাজে বিয়ে ভাঙে গেহার আর জিনিস চলতো না ইয়ার জাল নোটে গেছে যে অসল মাল অথচ নবীজি বিদ্যমান মাঝিরা আগে বিয়া করছে এর আগে তিনটা বিয়ে হয়েছে আর আম্মা খাদিজাতুল কুবরা শান্তি ফিরে আসতে হবে সমাজে ওই তরিকা রাস্তা একটা রাস্তার নাম মোহাম্মদুর সাল্লাল্লাহু হায় হায় মুসলমান রে মুসলমান কোথায় আছি আমরা দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি আম্মাজিরা এভাবে সতীনদেরকে ওয়েলকাম জানাতেন ধরেন এ গাড়িটা সাচ্ছি কসি সাচ্ছি সাতজন নারী এটাতে বই এটা তো রিজিক খাই জান্নাতে যাইব এখন এটাতে এক এক সিটও তিন সিট ফ্রি রেখছে ওই হে তিনজনে ন্যাশনাল মার্কেট ট্রাইব্যুনালে মামলা করার সম্ভাবনা আছে ধর ফিঙ্কি রিঙ্কি নদী তিন মাইয়া মামলা দায়ের করবে আর ক্ষতি বললে আল্লাহ আব্বাই সাহেবের জিজ্ঞান বডি ফিটনেস আছিল নালো আছিল খারাপ না হেমিয়া বিয়ে তো করল না যৌবন জ্বালা দেখতে এলো গার্মেন্টসে কাজ করছি ইজ্জত দিয়ে এলেছি পরকিয়া খারাপ কাজ করে এলেছি হেমিয়া আগে বিয়ে করলে তো আমরা হজ করতে যেতাম আমরা করতে যেতাম তারপরে ভালোভাবে চলি আল্লাহ আপনার জিকির করি নামাজ কলমা পড়তে পারতাম ফর্দার সহিত থাকি জান্নাতে যেতে যেতাম আল্লাহ জিজ্ঞেব কেন ঠিক নিও আল্লাহ ঠিক তো বিয়ে করলে না কা বড় বড় ডরে ঠিক এবার দিবতে মায়ের ফেরস তারা জিনা করছে জাঙ্গিরে মায়ের খেয়ে আলমগিরে জিনা করছে হ্যাঁ তারা তিনজন মহিলা মায়ের খেয়ে আনলে কত এই জন্য যার কত অফিক আছে আবার এটা বেশিরভাগ গরিবেরা অ্যাপ্লাই করি গেল গরিবের করলে যায় নাই যার মাল আছে গরিবেরা জীবন তো আমিল কিনি গেল বিয়ে সাইরান করিলে বিয়ে সাইরান করার দরকার ডিসি এসপি ম্যাজিস্ট্রেট মন্ত্রী MP chairman member Tanvir Afsari এইভাবে যদি ক্যাডার আছে সমাজে ঠিক দিদি এটা সাইড গা নারী রে এ প্রিমিও গায়ে সাইড ছিটে লই লই জান্নাতে যাইতে সমাজ হাজা আলাম নবুয়তের দিকে না আসা পর্যন্ত পরকীয় দর্শন ব্যবসা নারী নির্যাতন থামবে না খেলায় বিশ্ববাস লাভ হয়ে গেছে সাড়ে সাতশো কোটি মানুষ প্রিস এক্স করতেছে মুসলমানের স্টিকার লাগাইছে মুসলমান ইহুদিন লাইনে বউ রাখছে ওদের ঠিকানা কাম করে হত্যি দিন দুষ্কার লবে আমি মরে গেলে কইছে তাহলে আমার আইনি সরম বরম বাপ দি কইছে কথাটি ব্যাগের খোঁজ খবর লসা বড় বড় শিক্ষা তো লগ ঘটনা ইয়াতে নেই না অজ্ঞা চাকরি কক্সবাজার আর অজ্ঞা ঠাকুরগা থায় কেন রে দুই মাস এত তিন দিন হারে না ঠিক ঠিক রে এই হইল অশান্তি আর বিশ্বের গজব আসবার একমাত্র কারণ তো আম্মাজিরা এই জিনিসটা বুঝতেই নবীর প্রত্যেকটা কথাতে বরকত আছে কারণ নবী উম্মতের ইসলামের চিন্তা করে আর হুজুর কোনো কথা নিজ থেকে বলে ওনারা আল্লাহ কোয়ায় সোহান আর উনি চোখ দিয়ে সব দেখে পাইলটে বিমানে বইছে তো আমরা দেখি কি সামনের সিটে ফিসের দিক এর দূরাঙ্গ সকেট শেষ আর পাইলটে দেখে সাত হাজার নয়শো ছাব্বিশ মাইল ব্যাসের সারা পৃথিবী পাইলটে দেখে পাইলটের চোখ আর তানবীরের চোখ ভমান আমাদের চোখ আর আবদুল্লার ছেলে মোহাম্মদ সাল্লাহ সেইম চোখ কোনো বেশ কম নাই বাবার সমান তবে এখানে প্রযুক্তি বেশ কম আছে মোহাম্মদের চোখে এখানে রাডার লাগানো আছে এই চোখ দিয়ে আর সাজিম পর্যন্ত দেখে যা আছে গ্লোবাল যা সব আমার দেখে সেভাবে আর আমরা একই একই মোহাম্মদ খাজা আলিউল্লাহ কিন্তু এখানে পাওয়ার বেশ কম মাটির তলে কবর চলে এটা হুজুরে কমাই আসছে বানে তাদেরকে আজাব দেওয়া হচ্ছে না কি কারণে হিডাও কয় কমাইতে আছে মাইতে আছে পেশাব থেকে ভূত পবিত্রতা অর্জন ঠিকভাবে করে নাই আর হইলো তার আরেকটা অন্যায় ছিল সে গিবত গায়ত এবার মোহাম্মদের বিশ্বের মানুষ কেমনে ছিল মোহাম্মদের মত মানুষ আর কি হইতে পারে রে তাম জগতের সকল নবী ফেরেস্তা সকল মানুষের এক পাল্লা দে আর আমার রাসুল সাল্লামের এক সেকেন্ডের জিন্দিগি নগতর বেড়া আয়ত এই হুজুরে যে শান্তি পারিবারিক যে হাদিসগুলো গেছে এগুলার বাইরে শান্তির চিন্তা করা বোকামি তোর এ সমস্ত এরিস্টাটল প্লেটো নারীবাদী নারী সিস্টেমের আয় একমাত্র আম্মাজিরে জিনিসটা মানে না হেবড়ি মনে করে হেবড়ির বা মনে হলো একগেরেছে আমার জন্ম দিয়ে গেছে হেবড়ি একাই খাইব লুটি পাটি কুত্তা সিস্টেম হয়ে গেছে ও কুত্তা যে চার রুপে তো আড্ডি গত নিতে আর এক দুষ্ট কয় বিয়ে করলাম দুইয়া পুরা এলাকাতে কতে আড়ি আড়ি আঙ্গা করে হ্যাঁ এত না ভাই কইলেছে হেতের মাইয়া নিতে চায় না ভাই বিয়ে করছি তুই তুই বহু বিবাহে গালি দেওয়া মানে স্বয়ং রসুল্লাহ সাল্লামের গালি দেওয়া এই কথাগুলো অ্যাডজাস্ট হইব আরো পাঁচ বছর পরে কতিরি হলা লেদা হলা হানা হানা কথা ক আঠাশ বছরকে হলো উপজেলা নির্বাহী বিচার হইতো হারে ফরিদগঞ্জের বারো লাখ লোকেরা চালা চালা না হ্যাঁ। আঠাশ বছর গে হোলা পাইলটই তো হারে ওলার এখানে যদি বিমান চালাইতে হারে রাডার দিয়ে সমগ্র জগৎ দেখে হ্যাঁ। ঠিক আমরা যদি ওই আলেমে হকানি রপ্তানি হইতে পারি সমাজকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের অবস্থা ভয়াবহ হ্যাঁ। সামনে বহু বিবাহের বিকল্প নাই আফগানিস্তান রাষ্ট্রীয় আইন করিয়ে গেছে জি তানবিরের কইছে দুই বিয়া কর ন বেটাগিরি ফেরত দাও নহে নহি হিজে আর নজরুল হয়ে যাও নজরুল ইসলাম ঋতু কত দুঃখে বেড়ারা পড়তে না বেড়িরও দেখা হিজলারে মারি দিছে দুঃখের একটা শেষ আছে তো আফগানিস্তানে কত হইল তামলির গিয়া এর হিসা দুই মার আর নবেডাগিরি ফেরত দিয়ে লাল লড়ে আমরা তো দৈয়স হয়ে গেছি গেছি আমার মা গুলো আরো খারাপ হয়ে গেছে নিজের স্বার্থটা ছাড়া কিছু বোঝে না কি হুজুরের গো মুজুরের গো অলি আপনাদের গো সব এক আমার কষ্ট হয়নি মানুষ কমায় লিগে হ্যাঁ কিতা নাই হোলটা নাই আফসারের আজ হোলটা লাগে না ঢাকায় অসুস্থ হয়ে গেছি কালকে তিনটা প্রোগ্রাম করছি কক্সবাজার মরি গেছি জ্বরে তো মরি গেছি লাইফ সাপোর্টে আবার প্রোগ্রাম তিনটা এই কারণে কলজা সিদ্ধ হয়ে গেছে হাই কিনতাম হাই হাই বাইরটা আবার দে ডবল প্রোগ্রাম করোনার আত্মহত্যা করে মরি জনগণ বাইশটি আর দিতে নয় এমনি হাতে হুতি হুতি নজরে হেতারে জাগাত বুড়ো করে এলেছে কিল্লে বক্ত হইলাম আল্লাহ আয় হায় কিল্লে বক্ত হইলাম আর মাগা খাড়াই নোয়া চড়ে সেদিন না মারে কইলাম মা মরবেন কতক্ষণে গো তুমি কত কথা কো আঙ্গো ভাইয়ের আশেপাশে অজ্ঞা বেড়া নাই শাসি জেডি বেগুন বাসি বেশি কইলাম কি তো গো বাস আপনারা কি মরতেন টরতেন না দেশে প্রতিটি আছে আশি বছর হাসাশি বছর গো আল্লাহ ছেলে কি গুণের মোবাইল নম্বর বলি গেল না কিটা আমি বুঝলাম না মা গো মা হিংসুকটি মারে না হ্যাঁ, হ্যাঁ? হিংসুকের করে বেশি হয়াত দেয় আল্লাহ বাপ দাদারা ব্রড সব দিছে <coughs> একটা আদেশ কইছিল ওয়াজ যে কেলাসের মতো চলবো কেন অ্যাকশন করেনি করব বেটা এতে এমনি মারল আল্লাহ দিলে আমিন ক এজার রাজুল দা ইমরত ব্যক্তি তা তানবিরে তার ওয়াইফেরে ডাক দিছে ইলা ফেরাসিহি আইলা বক্স খাটি হ্যাঁ ফিল আইলাতিল মাতার বৃষ্টির রজনীতে ডার্লিং আইও না কত বা আবার সতীয়ে কর না ওই তো না বুড়িকে বুড়িরে কইরে কত আইও না হুডুর হুডুর মে গড়ে আটটা ভালো লাগে না বুড়ি কত কুত্ত ব্যর্থ কুতরে বেগুন করো নাতিরে বেগুন আছে জিজির জামারে বেগুন করো তুই কোন কোন বা কুন্দুর বাবা সস্বীকার করছে মহিলা তার কাছে আসছে বাবা তা কাজ ওই পুরুষ ওই মালাইকে তো সকল ফেরস্তে মহিলার গালি দেয় গজব আল্লাহ গজব আল্লাহর আল্লাহর গজব হাদিস পঁয়ত্রিশশো তিপ্পান্ন নম্বর হাদিস এই মামলাটা যদি ট্রাইব্যুনালে খাড়ায় আপনার মা আর মা আমনের মাইয়া আর মাইয়া আমনের বউ আর বউ আটকিছে কত হাজার দিন বুড়িগরে কষ্ট দিছে জিজ্ঞান চা খাবাই মনে মনে আম দি পেলে আসলে দাদি কিতা আরে বা আচ্ছা আমরা যেরকম বেদিনে গেছি আমাদের নারী সমাজও বেদিনে গেছে ঠিক শান্তির জগতে ফিরে আসতে হলে আবার রসুল সাল্লামের তরিকা বিয়ের কত সমালোচনা করি আমরা কেন মুখে বিয়েটা করছে তো ওলনি বিয়ে মরে যাবে দুনিয়াতে বিয়ে আর থাকতে হুজুরের একই গরম জায়দরা দিল্লা তালা আনুর ওয়াইফ জয়নব বিনতে জাহাসা দিল্লা তালা হুজুরের হুয়া তো হুজুরের হুজুরের হবো আবার এদিক হলো মামতো ভাই দোনকার বান আবার দিলে ফাইট লাগি যায় ফাঁক করে একদিন তালাক দিয়ে গেছে এবার হেবেটি কান্দে ইয়া রাসুলাল্লাহ মামতো ভাই ও হো মামতো ভাই ওই আমনের হালিকা হলায় আরে গো খাইছে তো নবীজি কইছে পুত্রবতী মামতো বোন কুয়াতো বোন তুমি চিন্তা করিও না তুমি দোয়াটা পড়িও আল্লাহ মাখলুফলি আল্লাহম্মা আজের নি ফি মুসিবতি ওয়াকলুফলি ওয়াকলুফলি খাইরাম মিনহা আল্লাহ আরে তালাক নামকে বেদ জিতিতুন বিপদ থেকে বাঁচান আর এর চেয়ে আরও উত্তম জিনিস দেন হেবুড়িটা আমল করা শুরু করছে তো কি রে জায়দের তুই বালা বোয়া বালা জামাই আর দুর্নীতি আসেনি এটা আমল করতে আছে আম্মা করতে করতে বেশ কিছুদিন পর স্বপ্ন দেখে আসমানের বিউটি পার্লারে এগুলি বিয়ে হবে এবার এগুলি কাঁদতে কাঁদতে আয়সেন নবীন দরবারে কৌজুর আজকে একটা স্বপ্ন দেখলাম এই এই একটু আগে যে বিলামি নাই কইছে ধরে বিয়ে করবেন এবার নবীজি আল্লাহরে হারে আল্লাহ কি কইব মানুষ আর মোহাম্মদ তো বিয়ে তিটি তো করলো তো করলো আর শেষ শেষ বুতের বোকা বিয়ে করতে পারলো আয় ফেসবুক ইউটিউব এটিএন বাংলা আর টিভি চ্যানেলে ইজ্জত তো আর আর রাখতো না আল্লাহ আর কত বেজ্জিতি করবে না আল্লাহ আল্লাহকে কি বেজ্জিতি দে জাহেদ ইবনে মোহাম্মদ কয় আয় আল্লাহ তো আরো বেশি গাইরিয়ত লাগে আর গাত আরো বেশি লাগে জাহেদ হলো হারেসার পুতে না আপনার কি এর হুত এই জন্য তার ওয়াইফের আয় আপনার বিয়ে করে দিই দেখে দিয়ে বিশ্ববাসীরে এই হালিকা হোলা হোলা ন আর তোরা হাসপাতাল হোলা চুরি করি আনস হাসপাতাল তো মাইয়া চুরি করি আনস জারগা হোলা প্রতিপালন অনেক বড় লোকেরা হাসপাতাল তো দশ হাজার বিশ হাজার টিয়া দিয়ে হোলা চুরি করি আনি তবুও সামারি আরেকটা বিয়ে করেন সার সাকে সেমেস্টারই আসেনি কি কয় আল্লাহ তো বলে বের মতো করি কি কয় আল্লাহ তো করে ফুল জুমলে একসাথে কি কয় আল্লাহ তো করে তানবির ইচ্ছে জানোসি যারকে বললাম ইয়া দে এলিট শ্রেণীতে এলিট ফ্রেম পরিবারে হ্যাঁ তারপরেও জামাইয়ের পাক দিত কি এর এতে হিলানির ঘরে হিলানি জালিম কত বড় মারাত্মক অন্যায় এই সম্পদটার ওয়ারিসানা দিয়ে দিতেছে খালিককে বলা রে রে কত বড় গুণা আপনার এই ওয়ারেস না থাকলে আপনার স্বাস্থ্য এরা মালিক শাসা মালিক এইভাবে আশা যারা এরা মালিক হয়ে কয়টা আয়াতেরা আপনি জব করে দিলেন পরিবার শান্তি এলো কেন আবার ভূতের বর মাসলা হলেন বুড়িয়া জীবন আছে ভূতের বর দিয়ে আবার ঠ্যাংটি বেইয়েন না হ্যাঁ আর বুড়ি রে লাড়ি যোগ্য রায় বলে থ্যাংক ইউ বাবা বাবা হ্যাঁ তেল দুল করে করবে এটি থ্যাংক ইউ খাদমত যদি ঠ্যাংটা টিবে মাস আলা যদি খায় সাইয়ে একটু খারাপ নজরে যদি তার দিকে চান আপনার ফোলাল্লাইও হারাম আমরা তো বিয়ে করতে নাইতেন হেতিরে হারাম এরপরে হলাম ইয়া যা হইব যা রুবে আরাম দাদা তোকে যুবকের করে একটা মাসলা পাইয়ে কইলি তোরা তো আর আইলামি সাতপুর মহিলা কলেজে তোর ফ্রেম করস ফ্রেম করছ কোনো কারণে ফ্রেম হয়ে গেছে আর কি নাইদার লগে এখন নাইদা ফোন দিছে ভাইয়া আপনার বিদেশ চলে গেছে আম্মু তোমার জন্য ইলিশ মাছ শিল্পী সুলতান ভাইয়ের এ থেকে না মশির ভাইয়ের এ থেকে ছাত্র এ থেকে মাছ মাছের হাট থেকে তানবির ভাই আসো না আসছে না আসো আজকে দাওয়াত খাওয়াবো তুই গেছ তোর ডার্লিংয়ের বাড়ি কার বাড়িতে এবার খানা টানা দিতেছে তোর হবু শাশুড়ি উমা তুই রেনিসাস দে আর আল্লাহ কিনলে নাইদের লোকে ফ্রেন্ড করলাম নাইদের মাল লোকে করণে না ভালো আছে মা তো জিতু তো মা আরো ডকের এই হিজ্ঞের দিকেও যদি নজর যায় বদ নজর খায়েসের নজর মায়েজি দোনো করলে হারাম দোনো কারে কারাগারে বিয়ে করতে দিন হারাম এটা মাসাল কোনো কথা কেন এটা কি আসলে ওয়াক ছিল এগুলা অনেকই তো খায় না মার্কেটে আড়াকিতা করতে তাইলে না সমাজটারে আমরা নিট এন্ড ক্লিন করতে পারতাম ঠিক রে বুড়গাঁও তার মতো করে বুড়গাঁও এই উত্তর বড়দি ফ্যান্ডি ভাই না ঠিক ঠিক কেন সমাজ রন্ধ্রে রন্ধ্রে ধ্বংস তো করোনা বাইসাব এমনি উকি ঝুঁকি দিতেছে না এরপরে তোরা যদি জোয়ান নিয়ে আসো জামাই জোয়ান হরির লগে যদি তোর হরি বেশি টকের হয় একসাথে রিক্সা তুলিস না আম্মা জিনলে আলাদা সিএনজি লেবি আলাদা রিক্সা লেবি কোনো অসুবিধা নাই বেলা আমনে কত মাসলা কইবেন আমরা একদম অশিক্ষা শরীর গেসার গেছার মারি দেনের মেয়া ওমররা দিলে তো লালু জান্নাতে দুই নম্বর প্যাসেঞ্জার কয় নম্বর হ্যাঁ একদিন ঘরের হইডের মধ্যে প্রেসিডেন্ট থাকাকালীন আপনি বই রয়েছে বলে আপনি কি দেখছেন বড় এটা জানলে বই আর কি এটা আইডিয়া করি করলাম আমি তো আর দেই না যদি আল্লাহ দেখায় আর কি স্বপ্নে আমার ওরা দিলে তাহলে এমনি বই রয়েছে গরম এটা তো বুড়িকে ওকে বেড়ি হারাম বেড়ি না কাশি টাছিল কাম করতে যা ওয়াবদা বেড়িতে বিয়েলে বুড়িকে গিয়ে আবার হেবড়ার উঠানে দিয়ে আনি যা দিন তো এরপরে বস্ত করলো আমিরুল মোমিনিন আপনারে আপনার দিছে সময় আপনারা দেখছি আবার এ আয় এত কাম যাইয়ে একই অবস্থা ঘটনাটা কইও চাইছিলাম আয় কথাটা কারো করে কইতাম না তখন তো কথাটা কম লাগে ও কিতা কই উম্মুল মৌমিনিন জগৎ জননীর মা আর মাইয়া উম্মে সালমা বেড়াইতে আইসে ওই আপনার বাবি সাহাবাজ্যা বাইত নেই আর ঘরের ভিতরে আর জি গ্যাস জি এক রকমের মা আবার নবীর ওয়াইফের কারণে মা নবীদের ওয়াইফ আমরা সকল মতের মা তাইলে মা কয়া ওই আর মাগা গরও আইসি আর বোগা বড় আজ্জা নাই এল্লাই ঘরের ভিতরে হান্দাই না ওইটা পড়েছি কারণ ইংলিশে কোনো আরো আশা আশা দেয়নি নবীর কলজের লাগে কলজের লাগে রজা টাওয়ারে শুয়ে রয়েছে এই উমরে যদি ইবলিসের ওয়াস সারে এভাবে পরহেজ করে চলে আর হাতে মন ঠিক আছে কিতাবের নাম মন ঠিক আছে কিতাবের নাম মন ঠিক আছে কিরে তুই তো স্বাস্থ্য মেনে লই হুন্ডার ইয়ে বইছে বইছে কেন দেখছেন নি হেড ভাই এমনি ধরে জানবি কি আপনি আবার মাগরিবের হরে হেড ভাই দেখছে না মাগরিবের হরে আতিটা নিচে নামি যে কারণ তোরা মনে করো সালা বুঝি না যদি কি রে এটা করছো তো তাম্বি আমার মন ঠিক আছে তোর মন ওমর দিলে তাহলে আলু তো বড় হয়ে গেছে কেন ঢাকায় এটি করবি তুই হ্যাঁ। একটা বেগানা মহিলা তোর ফিসে দিয়ে এভাবে ধরছে তুই অ্যাক্সিডেন্টে তোর কি হইবি অ্যাক্সিডেন্টে তুই বাচ্চু না এভাবে দোয়ানো সা দোয়ানো বেটা টানিয়ে আরো কত শুনবি কিতাবের নাম আরো কত আরো কত উন্মি কিতাবের নাম হ্যাঁ এক পকেট গে আমার তিন ঘন্টার ওয়াজ শেষ এরকম বাচ্চারা বর্তমানে আমার ফিলে নাই রে আরো কমাই নাই রে ওয়াজকে আয় অন করি যে তেল লিখে সারি গেছি না আরো ওয়াজের সমালোচনা কাইলে বেইন না দোয়ালো আর ভাই সাহেবেরা আর এইভাবে করতে না হেতারা ওয়াজের কনক্লুশন টিকা হাসিয়া বাইনা ছাত্রাই মারব কি সুন্দর বিড়ির বিকাপ দিকে আর কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম মাথা ঘুরে রে আরে হুশার গেছে আল্লাহ দিলে আমি এটাই চাইছিলাম হাতিয়াটা যেন জায়েজ হয়ে যায় শরীর রে শরীর ওদের সোজা আসছে শরীর পারিবারিক অশান্তির কারণ বাইয়ে লেখছি বাউন্নটা কটা রে আর পারিবারিক অশান্তির দূর করার উপায় লিখছি ভাই একুশটা আর গ্লোবাল পরিবারের শান্তির পর্যালোচনা লিখছি ষোলোটা লই যাস তো করলে ভাই এক খোদবা লিখছি রাষ্ট্রুল খেতাব অষ্ট্রুল খেতাব লক্ষ্যে পৌঁছা ব্যতিক্রমী খুদ্া এই বাংলার জমিনে পনেরোশো বছরে পনেরোশো বছরে এই সম্পাদনা নেয়নি কেউ হাতে তালিমুল মিশন বিদ্যু ইল কোরআন কোরআনের আলোকে সরব শিক্ষা পঁচিশটা অনুশীলনী আয়াতে কারিমাগুলো ইংলিশ মিডিয়াম দিয়ে দিয়েছি সারা ওয়ার্ল্ডের সকল রেফারেন্স বুক দিয়ে আমি লিখে দিয়েছি কোরআনের আলোকে সরব এত বড় আর নাই ছয়শো চল্লিশ পৃষ্ঠা শুধু আলব সরব এখানে আমরা পড়ছি তিরিশ চল্লিশ পৃষ্ঠা রফিকুল মুক্তাতে আমি এই জিনিসটা দেখি আমি কাঁদছি আর আল্লাহ কিতাব গাবু বুঝে আইজ কেউ আর করলো না আমি লিখছি প্রিয় সন্তানের জন্য নিয়ে যাই বিশ্ববিখ্যাত বক্তা হবে আপনার ছেলে দারুণ দারুণ বিষয়গুলো আমি লিখে দিছি বাংলা ইংরেজি মাস অনুসারে সাজাই দিছি বা এর দোনোটা মিলিয়ে একসেপ্ট মসজিদে ময়মরুদ্দিন নামের উপরে দান করে দিবেন বা ক্লাস ফোর থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত আপনার প্রিয় সন্তানের জন্য লাগবে একসময় আমারে ফাইতেন না আমার হাত থেকে নেবেন আমার সন্তানের জন্য একদম অফসেট পেপার টু পালা লেদার ব্যান্ডিং পঁয়ত্রিশশো টাকা দিয়ে ছয় হাজারের উপরে আছে তো আমরা লেস দিয়ে দিচ্ছি আর চুয়ান্নটা থেকে এ কয়েকটা আছে দুইজনে নিতে পারবেন পনেরোশো টাকা মজার কিতাব একসময় টাকা পাওয়া যাবে আর জিনিস পেতে নেই আম্মাজিদেরকে পড়ান এডিটে ঠিক করতে হলে এই গ্যারেজে আনতে হইবে গাড়ি নষ্ট হলে গ্যারেজে না লাগে না জোড়া তালি দিয়ে কত চালাইবেন চাকাগুলি এলিবেন তালাক হয়ে যাবে গই অন্ত কথার লগে তালাক আহা কথার লগে তালাক মুসলমান সন্তানের আশি পার্সেন্ট আছে আরব সন্তান ঠিক বেলম্মা হুজুর এটা কিতে কন আমি হারাহারি লাগি গ এলে তোর দিয়ে কি হইব এরা দিয়ে লা দিয়ে লা রে এরা দিয়ে লা দিয়ে লা কত বাসা তালা রাখছে তুই না দিয়ে বাইরে কিন্তু কিতাবের বাসা তালা কিতাবের বাসা কইসি নি তোকে কতিবে না ডরে কইছি এটা মাসলা তো শুধু এই মামলাটা খাড়াইলে আশি পার্সেন্ট মুসলমান দরবার এবার আল্লাহ দরবার কথা বুঝতি আসি নিজে টেনশনে মাবুদ রে ইয়া সাত্তারাল অয়ুব উস্তুল অয়ুব আনা দুই মিনিটের ভিডিও ভাইরাল হয়ে যদি এই অবস্থা হয় রফিকুল্লার ষাট বছরের ভিডিওটা ভাইরাল হলে রফিকুল্লার আর বাসা নাই রে আয় হায় হায় আল্লাহ আমাদের পরিবারগুলোকে তুমি সেভ করো অশান্তির কারণ হলো মতের অমিল সয়েজের অমিল রুচি অমিল পারিবারিক দায়িত্ব পালন না করা অভিভাবকের গা ছাড়া ভাব সেই অফ কমান্ড না মানা পরিবারের সদস্যদের ব্যাপার জীবন স্বামী স্ত্রীতে কলহ স্বামী স্ত্রী তারা যুদ্ধ ক্যারাডি বাইর চলে ভর্তিতে ঠিকই না একাধিক স্ত্রীতে কলহ আহা সদস্যদের কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছা ভুল বুঝি সন্তানদের মাঝে ফ্যাট ফিট নিয়ে গান হেডের ভাই এ আগো মা দুই বা ফ্যাট বাইর মতো সব আমরা বাপের সন্তান ইগে হতিনের হলা ইগে বিএসটির হলা এটি কাজ করে এটি আর কবিনি এটা একটা অশান্তির কারণ সম্পদের অসম বন্টন তুই ছোট হল আরে বেশি দিয়ে দিছ তোর বিবেকে কুত্তা মুচ্ছে তো তুই মাইয়া করে ঠকে গেছো তুই কি ফিলিস্তিন আর ইসরায়েলের কথা তুই ফিলিস্তিনের দল করস তুই নিজে ইসরায়েল তুই হলাগর নামে শান্তপুরের বাড়ি ব্যাখ্যান দিয়ে দেখছ আর মাইয়া করে হাতের মধ্যে জমি দুইটি সিরিয়াল দিয়ে দিছে হেতে আমার আজিও সামনের কাতারে তুললে কাড়া হেতে সাগে আল্লাহ একবার গা গা গা গায়ে তুই ডাকাত বেটা তুই মাইয়ার অধিকার নষ্ট করছ এরকম সিটি আব্বা বর্তমানে আমার মা ফিল নাই রে আর মাইয়ের ক তোর জামাইরে আয় তোর বিয়ে দিতে আয় স্বর্ণ অলঙ্কার দশ ভরি দিছি না তো হোলারে বিয়ে করে তো দিছ তো হিটে কিটা মাইয়ের বেলা তুই হিসাব করো তিনটিয়া থাকলে দুইটিয়া হলা একটিয়া মাইয়া আতুটা উড়া আর সিটিং বাজি করবি নি এই বাঘ কে করে দিছে আল্লাহ ফরাইজের আইন মুসলমানদের ঘরে এখন নাই এমনি কেস কালেকশন আইয়ে উদার গজব এমনি অড়ে না তবু করে সম্পদ আল্লাহ জানলে বাক করছে এমনি মারি দিবি বুড়োদের সেবা সমস্যা আত্মীয়দের গ্রুপিং আত্মীয়রা ওকে একদিকে গ্রুপিং করে বা এগুলো তো আপ দিকে বেললে এই পরিবারে কমা কবি লাগে আরেকটা হলো রোগ ব্যবসা ষোলো নম্বর বাইরে সাইডকে তাই বিদেশ ওকে হাঁটা আছে গরম বাইর ডাক ডাক করে আব্বারে ডাক্তারখানা পিছিয়ে গত মাসও তো পঞ্চাশ হাজার লাগছে বড় বা ছোট বাইরে ফোন দেয় বাজ্যা বাইরে ইয়ো আব্বা আসিয়েতে গেছে তো এতে তো আট লাখ টাকা বিল আছে এত রোগ ব্যবসা করি খায় ঠিক না যদি কয় ইয়া করে সসিল ইয়া শিশুটা কাছে তো সাই বিল হাতে না না না বিশ্বাস করেন ঠিক আছে আপনি বিদেশ করে আরে ডাক্তারখানা না আপনি না আই ভাই ঠিক রে প্রত্যেকটা দুই মিনিট করে এটা দেখো রোগ ব্যবসা রোগ ব্যবসা কিছু অলস পোলা আছে সাতপুরে মা বাপ দাদা দাদির রোগ ব্যবসা করি গায়েতে এত রোগ ব্যবসা করি বাইরে দুই তিনটে বিদেশ আছে ব্যবসা আছে এতের আইসে আরা হারা দিবে লম্বা এতে মা বাবার রোগ ব্যবসা করি করি কাক এক কাক কাম করে ডাক আছে ঠিক ঠিক না আচ্ছা আ জোলা ব্যবসা ওই বড়া জোলা করে দেয় পুত্রবধূদের গ্রুপিং অলস পার্টির দৌড়েত্ব পিতা মাতার এক ফেসে মনোভাব পিতা মাতাও সিটিং বাজি করে এক মুটা নেয় আর পিতা মাতা দেখবি জিজ্ঞের দিকে টানে গিয়ে গরিবের জায়গায় আল্লাহ চায় এতের গরিব দেখতো মা বাপে জিজ্ঞে কিছু সচ্ছল আছে খালি এতে তো কমাইয়া নেই মুই দেয় লাইল কাটি খালি মুই দেয় আল্লাহকে যতই দিবে কামই তো এতের গরিব বালাই তুই কোনো মাটি করিচ্ছে মুরগি আতুড়া এ মুরগি আতুড়া সিটিং এরা কোনো মাটি করবি নি তুই হলি সার্বজনীন ব্যাগ তুই ব্যাগ দল আফসারির মতো মুনাফেকি দল হোলা সাইরগার মাইয়া সাইরগার হ্যাঁ তারা এক কোটা নেই ওই জিজ্ঞে একটু গরিব এতের দিকে বেশি টানে আল্লাহ এত গরিবের আয়ু গ্রুপিং করে এলো এক ফেসে টানিয়ে এলো সদস্যদের সময় মতো বিয়ে না করানো এটা অশান্তির কারণ নাড়াদের আশকার গ্রামের কিছু নাড়া পরিবারের তানবিনের ফার্ম দেয় তোর বাইরে দুর্গা সাত তোর ব্যবসা আছে তোর কি দেখ তুই আসের গিয়ে খা টিয়া লইয়া বুড়িয়া তুই টানি লইয়া এইভাবে নাড়ারা কিছু হাম দি এক একটা পরিবারে গজব লাগাই দিছে ঠিক কিনা এরকম সিটিং নাড়া আমাদের কৃষ্ণপুর বাইরে তার দেশ রোগশোক অভাব অভিযোগে জর্জরিত হওয়া প্রতিবেশীদের জঙ্কার সমস্যা এটাও পারিবারিক অশান্তির কারণ দেখবেন সকাল ছটা থেকে নটা পর্যন্ত বাইরের উত্তর দিকে পর্যা চলে এরপরে দশটা থেকে একটা পর্যন্ত দোয়ের দিকে কজ্জা ঠিক কিনা হ্যাঁ এরপরে হুবের দিকে লাগছে তারা তারা আবার রাত নটা পর্যন্ত এইভাবে চতুর্দিকে শুধু কজ্জার করছে এই জঙ্কারের কারণে আমরা গর গজব লাগিয়ে এই জন্য শিক্ষিতরা মেয়ে গুলাম গেলাম তুই দায়িত্বে আছে শহরের দিকে দায় নিজেও এটা শুধু চতুর্দিকে শুধু জিকির হুলা আল্লাহর গজব বড় আল্লাহর কথা পড়ে আল্লাহর কথা কি করে ভাবে এতারা করতে তিন ঘন্টা চালাইলে এগুলো থামলে এবার লাগে এতারা ছাগল লই এবার এতারা লাগে মুরকা লই ও মা কিতে রে এরকম অবস্থা তো হরিদকুণ্ড নাই রে তাহলে হরিদকুণ্ড লাখ সময় একরকম হয়ে গেছে পারিবারিক কাউন্সিলিং না করা বিলিজ পলিটিক্সে এফেক্টেড থ্যাংক ইউ না দিয়ে থ্রেটিং দেওয়া হতাশ নিরুৎসাহিত করা এইভাবে অনেকগুলো হয়তো বলতেও পারতেছি না দুর্বল গেছি তো অশান্তি দূরীকরণের কারণ কিভাবে এটা বলে আল্লাহ জিকির নামাজ কলমা আমাদের কারো পরিবারে শান্তি নেই বাড়া বাড়ি পাড়া সমাজ ওয়ার্ড ইউনিয়ন থানা জেলা বিভাগ দেশ বিশ্ব পরিবারে শান্তি নেয় একটি প্রতিষ্ঠানে শিক্ষক পরিবারে শান্তি নেই ছাত্র পরিবারে শান্তি নেই ছাত্ররা ছাত্র করে কোবাই মারিয়ে এলেন ছাত্রী পরিবারে শান্তি নেই এত পর্যায়ে শ্রমিক পরিবারে শান্তি নেই বাজারের দোকানে গ্রুপিং কাস্টমার ইজ্ঞা বলা ইয়ার দি দোয়ানদারে ইজ্ঞা কয় আমরা তুই বলালি কার কাস্টমার এদিকে আফা এদিকে ইয়ে হ্যাঁ তারাও গ্রুপি শান্তি কোনো নেই সাদার পরিবারে শান্তি না সাদা বাজারও লাগে যে গোপা কবি ঠিক না বাগলই দল বিদল পরিবারে গ্রুপিং তারপরে দেশে দেশে গ্রুপিং খেলা নিয়ে গ্রুপিং ফির পরিবারে গ্রুপিং কি তানবীরে ফি ফি রইব বাপ পড়লে না তানবীরের বড় ভাই হইব হেতারা হেতারা গ্রুফি এটা হেতাকে করিবার না ইচ্ছা কিছু করিবার বহির্বিশ্বে আছে আর শিক্ষা সিলেবাস পরিবার নিয়ে গ্রুফিং তারপরে বাস পরিবারের গ্রুপিং একটা আগে একটা ওভারটেকিং করবার লাগে অ্যাক্সিডেন্ট করবার লাগে মারি দিতে আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আটশো দশ কোটি মানুষের পরিবারের কেউ কারোর সাথে কথা বলে না দেখবেন তানবিরে কারোর সাথে মান অভিমান করে দুই তিনজনের লগে কথা কয় না ধরেন হে দুই তিনজন আরো দুই চারজনের লগে কথা কয় না ভাবে আটশো দশ কোটি মানুষ আমরা কারোর লগে কেউ কথা করতেছি না যেমন আমারও তো কিছু অভিমানের লোক আছে আমি তার সাথে কথা বলি না হেতে আরো দশজনের লোক কথা কয় না এই জন্য আল্লাহ মুখে মাস্ক লাগাইছে প্রিয় বন্ধুরা নবীরা যেভাবে ও আচ্ছা বলতেছি নবীরা যেভাবে পরিবারে মিটিং করতো শিরক দাঁড় থেকে বাঁচানোর জন্য জিকির আজকার করবে সন্তানদেরকে বুঝাইতো পরিবারদেরকে বুঝাইতো আপনি আপনার পরিবার মিটিং করবেন আল্লাহ জিকির কায়েম করবেন নামাজ কায়েম করবেন একামতে দিনের কাজ করাবেন কোরআন তেলাওয়াত জারি করবেন আল্লাহ খায়ের বরকতে আপনার ঘরের আলোকিত করবেন হরে আমি